মানুষ একটু ভয় পাবে যে এত অল্প বয়সে কেন এটা হবে জি তো এটা আসলে একটা বিশাল সাবজেক্ট এবং প্রক্রিয়া প্রথমত আপনাকে যেটা বলতে চাই যে কোনো বয়সী যে কোনো মানুষের যে কোনো শরীরের হার বা জোড়া ক্ষয় হয়ে যেতে পারে এটা যে কম্পালসারি বয়সজনিত হতে হবে এমন কোনো কথা নেই এর অনেক কারণ আছে বয়স্কদের একরকম কারণ বয়সজনিত আরেকটা হচ্ছে মধ্যবয়সী বা কম বয়সীদের আরেক রকম কারণ তো মোস্ট অফ দ্য কারণগুলো একটার সাথে আরেকটা কিন্তু উৎপ্রোতভাবে জড়িত মানে প্রত্যেকটা কারণেই কিন্তু লিঙ্ক আছে লিঙ্ক পাওয়া যায় এবং রিসার্চ ওয়ার্ক এবং বই পুস্তকে আমাদের যা আছে প্রত্যেকটারই লিঙ্ক পাওয়া যায় আমরা যদি ভেদে চিন্তা করি বয়স্ক যারা আছেন যাদের বয়স ধরেন মোর দেন ফিফটি তাদের হাড় এবং জোড়া ক্ষয় প্রবণতা হওয়ার মূল কারণটি হচ্ছে তাদের ডিজেনারেটিভ প্রসেস বা এইজিং প্রসেস তো এইজিং প্রসেসটা কি মানুষ বয়স বাড়ার সাথে সাথে মানুষের যে টিস্যু বা সেল যখন সেলগুলা বা টিস্যু সেল থেকে তো টিস্যু তৈরি হয় এই টিস্যুগুলা যে নতুন করে তৈরি হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সিটা কমে আসে এবং পাশাপাশি টিস্যুগুলা ক্ষয় হওয়ার প্রবণতাটা বেড়ে যায় এটা ন্যাচারালি ওয়ে মানে এটা রেশিও বয়স বা কম বয়সে যত বেশি থাকে রেশিওটা বাড়ার প্রবণতাটা কিন্তু ঠিক রিভার্স হয় যখন আপনার বয়স বাড়ার সাথে সাথে সেটা হতে থাকে এটা একটা কমন ইস্যু তাছাড়া অন্যান্য বিভিন্ন নন কমিউনিকেবল রোগে মানুষের এই সমস্যাগুলো বয়সজনিত হতে পারে যেমন যারা দীর্ঘদিন হার্টের ডিজিজে আক্রান্ত ফুসফুসের রোগে আক্রান্ত তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস রোগে আক্রান্ত বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত বিভিন্ন দীর্ঘদিন বিভিন্ন ওষুধ খাচ্ছে বিভিন্ন রোগের কারণে তারপরে হচ্ছে হয়তো তাদের পেশাগত বিভিন্ন কারণ যে দীর্ঘ বছরের পর বছর সে একই কাজ একই রকম একই অবস্থায় করছে তো এগুলো হচ্ছে বয়সজনিত মানুষের বিভিন্ন কারণে ক্ষয় হয়ে থাকে আর কমন কিছু ক্ষয়ের আরো কারণ আছে যেমন হরমোন জনিত সমস্যা এটা নারী পুরুষ ভেদে কাদের বেশি হয়ে থাকে সেটা অবশ্যই মহিলাদের বেশি হয়ে থাকে আচ্ছা। যেহেতু হরমোনাল ডেফিসিয়েন্সি হয় তখন মহিলাদের এই হাড় ক্ষয় প্রবণতাটা বেড়ে যায় পুরুষদেরও হয় পুরুষদেরও কিন্তু হরমোনাল ডেফিসিয়েন্সি হতে পারে বয়সজনিত টেস্টোস্টেরনের ঘাটতি হতে থাকে তো তাদেরও হয় কিন্তু মহিলাদের যেহেতু হরমোনার পরিমাণটা বেশি কয়েকটা হরমোন কাজ করে যেহেতু হরমোন কমে যায় তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলছি যে নর্মাল যে প্রসেস এই প্রসেসে ক্ষয় হয় কিন্তু যখন আপনি শুনবেন যে একটা রুগী হঠাৎ করে তার হিপ জয়েন্টে পেইন হাঁটু পেইন বা কোমর ব্যথা বা ঘাড় ব্যথা বা সে হাঁটতে পারছে না হঠাৎ করে আমাদের ডাক্তারদের কাছে আসলো আমরা দেখলাম তার একটা জোড়া নষ্ট হয়ে গেছে বা ক্ষয় হয়ে গিয়েছে তাহলে এইটার কেন কি কিভাবে হলো বা এটা হওয়ার তো কথা না কারণ তার বয়স ধরনের বিশ পঁচিশ এরকম হতে পারে এই দিকে যদি আমরা আসি এই ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কারণে আমরা বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার অথবা আপনার সেকেন্ডারি কোনো ইনফেকশন থেকে এই ঘটনাগুলো আচ্ছা। হতে পারে হতে পারে আপনার যে কোনো অন্য কোনো রোগ হঠাৎ করে তাকে এফেক্ট করলো তখন তার জোড়াটা নষ্ট হয়ে যেতে পারে হতে পারে তার অটো ইমিউন সিস্টেম থেকে তার এই প্রবলেমটা দেখা দিতে পারে হতে পারে কোনো কোনো ইঞ্জুরি আচ্ছা। যেমন হয়তো তার সে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল রোড অ্যাক্সিডেন্ট বা এনি ট্রমা তখন দেখা যায় ওই জোড়াটা আমরা ফাইভ ইয়ার্স লেটার বা দুই বছর পর বা এক বছর পর যে চেঞ্জড ক্ষয় নষ্ট হয়ে গেছে বা একটা জোড়ার আমরা যেই হিপ জয়েন্ট ধরেন যদি সেটা যে চেহারা থাকার কথা এসিটাবুলাম এবং ফিমারের হেড দেখতে যে এক্সরে ভিউ যা আসার কথা বা আমরা যদি সেটা মুভমেন্ট করলে যে রেঞ্জগুলো পাওয়ার কথা মানে কয় দিকে ঘুরবে কতটুক ঘুরবে সেটা যখন রেস্ট্রিক্টেড পেইন হয় একেবারে হাঁটতে বন্ধ হয়ে যায় তখন রোগী হয়তো এটা আইডেন্টিফাই করতে পারে বাট এই প্রসেসটাও কিন্তু কয়েক দিন বা কয়েক মাস সময় লাগে রোগী তো বুঝতে পারে না হয়তো প্রাইমারি আচ্ছা। সে ব্যথার ওষুধ খেলো কয়েকদিন বা একটু কষ্ট হলে একটু প্যারাসিটামল খেলো বা দু একটা পেইন কিলার খেলো বা ওষুধের দোকান থেকে কিছু দিন কিছু সাপ্লিমেন্ট খেলো তার কাছে মনে হলো ভালো লাগছে বা একটু গরম শেক দিয়ে দেখলো বা এগুলোতে হয়তো সাময়িকভাবে সাময়িক সে উপকৃত হচ্ছে হয় বিষয়টি নিয়ে আমরা বিশদ কথা বলবো একজন দর্শক অপেক্ষা আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম নজরুল ইসলাম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন সমস্যা হচ্ছে কি আপনার আপনার এক বছর হয়েছে বুঝছেন আমার মাজা থেকে এই যে পায়ের হাঁটুর নিচে হাঁটুনের মাসেলটা আছে না মাসেলটা হাতি হাড্ডির সাথে অনেক ব্যথা মানে হাড় ভাঙ্গা ব্যথা এটা আপনার বাংলাদেশ মেডিকেল দুজন স্যার আছেন না ওনাকে দেখেছি দেখার পরে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে দেওয়ার পরে আপনার বলছে যে বাতের ব্যথা তো ওষুধ খাইছি তিন চার মাস ভালো ছিলাম ভালো থাকার পরে এখন আবার ওই ব্যথা ওই ওষুধ মেডিসিন খাইছি এখন আর কোনো কাজ হচ্ছে না এটা কি এক পায়ে না দুই পায়ে হয় এক পায়ে বয়স কত আপনার চল্লিশ বছর আচ্ছা ওই ওই হাঁটুর নিচে ওই মাংস পেশিতে হাড় সহ ব্যথা করে এক পায়ে হ্যাঁ, হ্যাঁ। কোমর ব্যথা হয় পাশাপাশি একেবারে পুরো হ্যাঁ, পাটা হয় পাশাপাশি হ্যাঁ জি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি ওনার এক পায়ে ব্যথা এবং কাপ মাসেল পেইন পুরো পায়ে ব্যথা এটা প্রাইমারিলি সে পিএলআইডি রোগে আক্রান্ত বা আমরা যেটা বলছি ডিক্স প্রলাপস বা অনেকে সায়াটিকা বলে মানে সাইটিক নার্ভ ইরিটেশন এখন সাইটিক নার্ভ ইরিটেশন আপনার ডিক্স প্রলাপস থেকে হতে পারে অনেক কারণে হতে পারে পাইরিপোরেজ মাসেলে যদি কম্প্রেশন হয় তা থেকে হতে পারে বসার সমস্যা থেকে হতে পারে কাজের সমস্যা থেকে হতে পারে অনেক কারণে আছে তো আমার কাছে মনে হচ্ছে আপনার এটা একটা মেরুদণ্ডের এমআরআই করা দরকার এমআরআই করে দেন আপনাকে রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে এবং প্রয়োজন হসপিটালে থেকে এটা করতে হবে ব্যথার ওষুধ বা দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে আপনি হয়তো ইম্প্রুভ হয়েছিল কিন্তু যেহেতু সমস্যাটা সমাধান হয়নি এই জন্য আবার ব্যথাটা চলে আসছে এবং আপনাকে পাশাপাশি এই চিকিৎসার পাশাপাশি আপনাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে মানে আপনি যে কাজটা করেন কাজের ধরন ভুল থাকলে ভুলটা কারেকশন করতে হবে যে ডাক্তার সাহেবকে আপনি দেখান ওনাকে বললে উনি ওনাকে আপনার ধরন শিখিয়ে দিবে বা কাজটা কিভাবে করবেন এবং আপনাকে বিভিন্ন ব্যায়াম বিভিন্ন নিয়ম কানুন এগুলো ডাক্তার সাহেবরা আপনাকে বুঝিয়ে দিবে কারণ প্রত্যেকটা রোগ অনুযায়ী রুগী অনুযায়ী কিন্তু আমাদের আপনার আর্গোনমিক্স ভিন্ন হবে কারণ একজন ইঞ্জিনিয়ারের আর্গোনমিক্স আর একজন ডাক্তারের আর্গোনমিক্স বা একজন ব্যাংকারের আর্গোনমিক্স এক হবে না ভিন্ন হবে তার ভুলটা আমরা বুঝতে পারি যে সে ভুলের কোন কোন জায়গায় ভুলটা করলো যেমন আমার কাছে গতকাল কি দুইটা ইয়াং ছেলে আসছে রুগী একেবারে ইয়াং যারা স্কুল পড়ুয়া এই বিষয়টি জানবো আসলে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যেহেতু আপনি একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিবেন আমরা এটা শুনবো একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিতে হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি আমি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন আচ্ছা বলেন আপনার প্রশ্ন বলেন সমস্যাটা বলেন আমার সমস্যাটা হচ্ছে সমস্যাটা ডান হাতের ডান হাতের উপরে কোনটা উপরে এই উপরে সেটা একটু জয়েন্টটায় মানে মানে ব্যথা পাওয়া যায় একটু নাড়াচাড়া করলে কিসের থেকে এটা আসতেছে এটার জন্য এবং আমার ছোট মেয়েটার ওই ডাইন পায়ে দুইটা হাঁটুই হাঁটতে গেলে হাতিটা একটু নড়ে যেটা বাড়িটা জয়েন্ট আছে না হাঁটুর জয়েন্ট দুটোই একটু এই সোজা করতে গেলে যে বাড়িটা একটু ডাইনে বামে চলে যায় ছোট মেয়ের বয়স কত বসে যাচ্ছি ছোট মেয়ের বয়স কত জোরে হাঁটতে গেলে জোরে বয়সটা হলো ন বছর জোরে হাঁটতে গেলে ঠাস করে আচ্ছা আমি বুঝতে পেরেছি আর আপনার বয়স কত আর আপনার এটা কি শোল্ডারের জয়েন্টের কথা বলছেন কাঁধের হাতের হাতের শোল্ডার শোল্ডারের কথা বলছেন আপনি হ্যাঁ হাতে হ্যাঁ, দেয় এই দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ডায়াবেটিস আছে হ্যাঁ, হ্যাঁ এইটা এইটা এইটা এটা হলো বয়স হলো ফিফটি ফাইভ আর মেয়ের হলো নয় বছর এটা কিন্তু মেয়েটা ওই দৌড়ে একটু দৌড়ে গেলে বাড়িটা সরে যায় সরে যায় নড়লে একটু ডাইনে বামে চলে যায় আচ্ছা জি মানে আর দূরে থেকে হঠাৎ করে ডাইনে চলে যায় হঠাৎ করে বসে যেতে হয় বসে গেলে প্রচন্ড পেইন হয় আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি প্রথমত ওনার যে প্রবলেম যে শোল্ডার পেইন শোল্ডারে পেইনের ক্ষেত্রে রুগীর কমপ্লেন ফার্স্ট যে আপনার জামা কাপড় পরতে কষ্ট হয় রাতের বেলা তীব্র ব্যথা হয় অনেকে কান্নাকাটি করে আমরা এটাকে নাইট ক্রাইং ডিজিজও বলি তারপরে হচ্ছে চুল আশ্রাতে গেলে টয়লেট ব্যবহার করতে গেলে মানে অ্যাক্টিভিটিস মানে হাতের যত তার দৈনন্দিন কাজ করতে তার ডিস্টার্ব হয় এবং কষ্ট হয় মুভ করতে পারে না মুভ না করলে হয়তো সে মোটামুটি ভালো থাকে কিন্তু গেলেই তখন তার ব্যথাটা ব্যথাটা আসে এটা আমরা অনেকে ফ্রোজেন শোল্ডার বলে থাকি কিন্তু আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি আমরা এটাকে ফ্রোজেন শোল্ডার বলতে রাজি না আমরা প্রত্যেকটা রোগকে আলাদা আইডেন্টিফাই করি এটা হতে পারে ধরেন ফ্রোজেন শোল্ডার মানে এটার আলাদা নেম ইজ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি আমরা হতে পারে রোটেটর কাপ সিনড্রোম হতে পারে সুপ্রা স্প্যানেট স্ট্যান্ডিনাইটিস বা ইনফ্রা স্প্যানেট স্ট্যান্ডিনাইটিস হতে পারে এটা বার্সাইটিস হতে পারে সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে অনেক সময় ঘাড়ের ডিক্স প্রলাপস কিন্তু শোল্ডারে পেইন রেফার করতে পারে রুগী শোল্ডারে পেইনের কথাই বলবে কিন্তু সমস্যাটা ঘাড়ে পাওয়া যায় সো এই জন্য আমরা প্রত্যেকটা রুগী আইডেন্টিফাই করার ট্রাই করি যেটা কিভাবে হলো কেন হলো বা অন্য কোনো কোমরবিডিটিস আছে কিনা আচ্ছা। যেমন ডায়াবেটিস আছে কিনা তার পেশাটা কি সে কি করে বয়স কেন বা কোনো আঘাতের হিস্ট্রি আছে কিনা তো সব কিছু মিলিয়ে আমরা আসলে আইডেন্টিফাই করি তারপরও ওনাকে বলবো আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে দেখবেন শোল্ডারের এক্সারসাইজগুলা শিখে করার ট্রাই করেন shoulder mobilising exercise pendular exercise wall exercise এগুলো ইউটিউব বা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আমার ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে এগুলো ট্রাই করেন পাশাপাশি আপনি ব্যথায় ব্যথার মলম যে কোনো ব্যথানাশক ক্রিম দিতে পারেন গরম শেক দিতে পারেন একটা পাতলা বালিশ ব্যবহার করবেন হ্যাঁ এইভাবে কিছুদিন দেখেন ট্রাই করেন না হলে আপনাকে হয়তো একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ স্পেশালিস্টকে দেখাতে হবে যারা ব্যথা এবং রিহ্যাব নিয়ে কাজ করে হয়তো আপনাকে কিছুদিন চিকিৎসা করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আর ওনার মেয়ের যে নয় বছরে যেটা বলে আমরা পেটেলা ডিসলোকেশন পেটেলা আমাদের যে বাটিটা থাকে হাঁটু হ্যাঁ।, হ্যাঁ এটা অনেকের অনেকের সরে যায় আচ্ছা। অনেক কারণ আছে কিন্তু যেহেতু বয়স কম এই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আমাদের দেখতে হবে যে তার বোন মিনারেল টেস্ট করে বা এক্স রে করে বা পাশাপাশি তার কোনো অন্যান্য যে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলোর কোনো ঘাটতি আছে কিনা এই বয়সে আমরা কিন্তু প্রায়ই পাচ্ছি বাচ্চাদের সমস্যা রিকেটস একটা কমন ডিজিজ পা বেঁকে যায় অনেকের তো এই ক্ষেত্রেও আসলে ট্রিটমেন্ট হচ্ছে তার সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে ক্যালসিয়াম বা অন্যান্য মিনারেল ডেফিসিয়েন্সি থাকতে পারে এগুলোকে আইডেন্টিফাই করা যদি থাকে সেটা ট্রিটমেন্ট করা বা কারেকশন করা আর পাশাপাশি হচ্ছে কিছু এক্সারসাইজ আছে স্পেসিফিক যেটা হচ্ছে কোয়াডিসেপ স্ট্রেন্দেনিং এক্সারসাইজ তো আপনি ইউটিউব বা আমার ফেসে গিয়েও দেখবেন কোয়াড্রিসেপস স্ট্রেন্দেনিং এক্সারসাইজ আমি আবারও বলি কোয়াড্রিসেপস স্ট্রেন্দেনিং এক্সারসাইজ এগুলা করবেন এটা করার জন্য যেমন আমি বলছি মেয়েটাকে একটা উঁচু খাটের কিনার বা আপনার টেবিলের কিনারে বসিয়ে বা এমন একটা উঁচু জায়গায় যেখানে সে পড়বে না এমন একটা জায়গা বসিয়ে পা আস্তে আস্তে সোজা করা নামানো সোজা নামানো এবং পায়ের মধ্যে আপনি যেহেতু নয় বছর বয়স আপনি হাফ কেজিরও আরও অর্ধেক ধরেন কয়েক গ্রাম দেড় দুশো গ্রাম বা একটু বেশি তিন তিনশো গ্রামের মতো ওজন সেটা কিছু দিয়ে তৈরি করে পায়ের অ্যাঙ্কেলে বেঁধে তাকে ওজনটা উঠাতে বলবেন বসে বসে পা সোজা করা নামানো সোজা করা নামানো হালকা একটু ওজন থাকবে এটাই বলে স্ট্রেন্দেনিং এক্সারসাইজ অথবা আর একটা করা যেতে পারে যে হাঁটুর নিচে রোল পেঁচিয়ে একটু গামছা বা টাওয়াল পেঁচিয়ে চাপ দেওয়া সেটা স্টেটিক এক্সারসাইজ এই এক্সারসাইজটা মেয়েকে শিখাইয়া দিতে হবে পাশাপাশি ও রেগুলার যদি দুবেলা করতে থাকে কয়েক মাস দেখেন দুই তিন মাসের মধ্যে পাটা আবার ওই শিফট হয়ে বসে যাবে এবং পাশাপাশি তাকে সাইকেল কিনে দিতে পারেন সেটা বাসায় যে স্টেটিক সাইক্লিং করতে পারে অথবা রাস্তায় যদি আপনার জন্য সুবিধা হয় যেটা আপনাদের জন্য কমফোর্টেবল সাইক্লিং করতে দিবেন আর ওর ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো টেস্ট করে দেখতে হবে এগুলো ঘাটতি থাকলে খেতে দিতে হবে আর ওকে পুষ্টিকর খাবার দিতে হবে যেমন দুধ নিয়মিত মানে পুষ্টিকর ডিম দুধ মাছ মাংস তরকারি সবজি এগুলো একটু বেশি বেশি খাবার দিতে হবে তাহলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি আচ্ছা। নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমার ব্যথা হাতে চুলতে কোমরে আঁটুতে হাতেরটা বেশি কুট মারে হাতের মধ্যে বয়স কত আপনার আমার পঞ্চাশ বছর আচ্ছা ডায়াবেটিস আছে ডায়াবেটিস কিডনির সমস্যা ফেসা সবকিছু আছে আচ্ছা কোনো অপারেশন আছে জরায়ু ফেলে দিছেন না না ইয়ার অপারেশন অপারেশন আর কি জরায়ের কোনো অপারেশন নেই না না ইয়ার অপারেশন হয়েছে এটা পিত্তথলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এই এই ব্যথাগুলো কি জোড়ায় জোড়াই ব্যথা হয় নাকি ব্যথাটা ঘাট থেকে হাতে আসে কোমর থেকে পায়ে যায় এরকম হয় না এটা তো জানি না কিন্তু কয়েক বার এখানে ডাক্তার দেখাই চট্টগ্রামে এই মানে এখন তো মানে ব্যথাটা চারিদিকে চুলটার মধ্যে চারিদিকে মানে ছড়িয়ে গিয়েছে এখান থেকে কতক্ষণ এখানে এখান থেকে এখানে নড়ে এখান থেকে এখানে নড়ে আর কুট মারে বেশি আচ্ছা ডাক্তার দেখিয়েছেন জি জি ডাক্তার দেখাই হ্যাঁ কি বলছে ডাক্তার সাবরা বা ডাক্তারে বলছে ক্যালসিয়াম দিছে পেপার ওষুধ দিছে হুম তারপরে ওই বলছে মানে হাড়ে ইনজেকশন মারতে হবে আমি বলতেছি আমার ভয় লাগে হাড়ে ইনজেকশন মারবো আচ্ছা আচ্ছা জি জি আমি বুঝতে পেরেছি আপনার কষ্ট এবং সমস্যাটা বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমি উত্তর দিচ্ছি ওনার ওনার আর্থ্রাইটিস ডেভেলপ করেছে বয়সে বয়স জনিত এবং উনি কিন্তু মাল্টিপল ডিজিজে আক্রান্ত বিভিন্ন নন কমিউনিকেবল রোগে আক্রান্ত কিডনি রোগ আছে ওনার ডায়াবেটিস আছে প্রেশার হাই প্রেশার অনেক ডিজিজ আছে এবং ওনার কিন্তু সাইটিকা উনি বলছে যে সাইটিকার মতো মনে হয় ওনার কাছে তো অনেকের জীব সাইটিকেও তো থাকতে পারে পাশাপাশি অন্যান্য আর্থ্রাইটিসও থাকতে পারে তো এইগুলা আসলে একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাব বা রিহ্যাব ফিজিও আমরা যেটা বলছি তো এই রিহ্যাব ফিজিও একটা আসলে মানে অনেকগুলো পদ্ধতির ট্রিটমেন্ট এখানে আমরা বিভিন্ন এক্সারসাইজ করাতে পারি বিভিন্ন মেশিনে চিকিৎসা দেওয়া লাগতে পারে উনি যেটা বলছে ইনজেকশন সেটাও দেওয়া দরকার হলেও করতে হতে পারে বিভিন্ন সাপ্লিমেন্ট হ্যাঁ এগুলা খেতে হতে পারে তো এটা আসলে রুগী টু রুগী ভেরি করে বা এটা করা প্রয়োজন তো আপনাকে এই জাতীয় চিকিৎসা নিতে হবে পাশাপাশি আর ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিতে চাচ্ছে ভয়ের কিছু নেই হ্যাঁ আমার মনে হয় আপনি দিতে পারেন পাশাপাশি আপনি একজন বাদ ব্যথা রিহ্যাব ফিজিও চিকিৎসককে দেখিয়ে আপনি চিকিৎসা নেন আর সাপ্লিমেন্ট খেতে হবে বয়সজনিত ধরেন বিভিন্ন যেমন কোলাজেন টাইপ টু ওয়ান বা আয়োলিরোনিক অ্যাসিড বা এই বয়সে গ্লুকোসামাইন কোডোটিন সালফেট এটা ডাক্তারদের যারা বাদ ব্যথা নিয়ে কাজ করি আমরা এদের পরামর্শে আপনাকে এগুলা নিতে হবে এক্সারসাইজ শিখে করতে হবে এবং পাশাপাশি আপনাকে আগে চিকিৎসা কমপ্লিট করতে হবে যেন ব্যথাটা কমে আসে তাহলে আপনার সমস্যাটা আর বাড়বে না এবং আপনি সুস্থ থাকতে পারবেন আমরা কথা বলছিলাম যে আপনি দুইজন ইয়াং পেশেন্টের কথা বলেছিলেন যে একটা এক্সাম্পল দিচ্ছিলেন আমরা সেটা যদি একটু শুনি জি যেমন দুজন ইয়াং একজন ঘাড় ব্যথা নিয়ে আসছে সিবিআর এবং হাতে ব্যথা বাম হাতে ব্যথা ইয়াং ছেলে ওকে বাবা আছে সাথে তো আমি যখন এক্সামিনেশন করতে গেলাম সে তার মোবাইল এত বড় একটা মোবাইল বের করে দিয়েছে বিশাল মোবাইল বাবাকে জিজ্ঞাসা করলাম মোবাইলটা কি ও নিজে কিনেছে না আপনাকে কিনে দিয়েছেন আমি কিনে দিয়েছি তা আমি বললাম এটা হচ্ছে রোগ হচ্ছে মোবাইল ডিজিজ মানে হচ্ছে ডিউ টু মোবাইল মোবাইলের কারণে আপনার বাচ্চার আপনার আমি ঘাড় ব্যথা পাবো আপনার বয়স এখন ফিফটি হ্যাঁ আপনার আপনার ঘাড়ের ডিস্ক কম্প্রেশন হয়ে যাওয়ার কথা বয়সজনিত ক্ষয় হওয়ার কথা আর্থ্রাইটিস ডেভেলপ করার কথা আপনি কমপ্লেন নিয়ে আসেন নাই আসছেন আপনার ছেলে যার বয়স মাত্র পনেরো না ষোলো বছর তো আপনি এত বড় মোবাইল দিয়েছেন রোগ তো আপনি নিজেই তৈরি করে দিয়েছেন বলে স্যার আমরা তো এটা বুঝি না বা শখ করে দিয়েছি এখন মোবাইল সে সারাদিনই চালা এটা নিয়ে পারিবারিক সমস্যা তো আমি অ্যাসেস করে দেখলাম তার ডিক্স প্রলাপস হয়ে গিয়েছে আচ্ছা।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 ইয়াং স্টুডেন্ট তার সমস্যা হচ্ছে তার কোমর ব্যথা এবং ব্যথা পায়ে রেফার্ড করে আচ্ছা। তো সাধারণত আমরা এগুলো ম্যানুয়ালি আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি যেমন straight leg raising test Schober's test এগুলো আমরা করি স্টেট লেগ রাইজিং টেস্ট সাথে কিন্তু আঙ্কেল আসছে এবং মা আসছে আচ্ছা। দুজনই তো আমি এস করে দেখলাম যে তার পজিটিভ তো আঙ্কেল বলে স্যার এই সবারই পা এরকম হয় মানে আপনি যে টেস্টটা করলেন আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। জি যেমন ও মাত্র থার্টি থার্টি ডিগ্রি উঠাইতে পারে পা দুটো একটা একটা আঙ্কেল বললো জি স্যার সবারই কিন্তু পা এরকমই মনে হয় সবাই উঠাইতে পারে সবাই কিন্তু পারে না পুরা আমি কিছু ওকে অসুবিধা না আপনি শুয়ে পড়েন তো উনি যখন শুইলো উনি কিন্তু নাইনটি নাইনটি উঠাইলো আমার সামনে আচ্ছা, আচ্ছা। তো এখন উনি তো অবাক বলে স্যার তাহলে এটা তো আমরা চিন্তাই করি না যে পা উঠানো যায় না এই রোগ হলে তা আমি বললাম তা এখন হিস্ট্রিতে সে হচ্ছে আমি বল ও কি খেলাধুলা করে না না কেন খেলাধুলা করে না ও খুব ভালো ছেলে মার প্রিয় ছেলে একমাত্র ছেলে এবং মা খুব হ্যাপি ছেলেকে নিয়ে কিন্তু মূল কারণটা হচ্ছে ছেলে যেহেতু বাহিরে যায় না মা নিরাপদ নিরাপদ বোধ করতেছে মানে বাসায় থাকে সারাদিন ভালো ছেলে পড়ালেখা করে সারাদিন এতে মা খুব হ্যাপি কারণ মার কথা হচ্ছে ছেলে তো বাহিরে গেলে নষ্ট হয়ে যাবে বিভিন্ন বাজার ছেলেদের সাথে মিশবে আচ্ছা। আমি বললাম ওকে কি খেলতে দেন না না খেলতে দেয় না এই কারণ এইসব কারণে তো ভালো ছেলে খেলতে দেওয়ার দরকার নেই বাসাই তো আছে হ্যাঁ কিন্তু সে যে এখন একটা ডিক্স প্রলাপস তৈরি করে ফেলছে বাসায় থেকে থেকে খেলাধুলা বাদ দিয়ে এখন ওনার ভয় যেটা যে ও খারাপ হয়ে যেতে পারে তা আমি বললাম যে খারাপ সে বাসা থেকে হতে পারে যখন মানুষ খারাপ হবে তখন কিন্তু সে বাসাতেও বিভিন্ন খারাপ আসক্তিতে সে আক্রান্ত হতে পারে এটা আপনি বুঝবেন কিভাবে জি সে খারাপ হবে কিনা আর যার কপালে যেটা লেখা আছে যার ফ্যাট মা যার ভাগ্যে যা আছে তা সেটা হবে কিন্তু এখন তো আপনার দুইটা সমস্যা তৈরি হলো এক নতুন করে ছেলের এই যে রোগ হলো এটা চিকিৎসা করা এটা এই বয়স হওয়ার কথা না কিন্তু ওকে যদি আপনি খেলতে দিতেন বা ঘুরতে দিতেন চলাফেরা করতে দিতেন একেবারে আপনার আদরের লক্ষ্মী ছেলে না বানিয়ে রাখতেন তাহলে তো আজকে এই রোগটা তৈরি হতো না এই যে আমরা আসলে কোনো না কোনো ভাবে হয়তো বা দেখা যাচ্ছে আমরা নিজেরা রোগ তৈরি করে ফেলছি এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়ে অপেক্ষা করছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন জি আমি রাজবাড়ী থেকে বলছি অ্যাডভোকেট তসলিম বলছি জি জি সমস্যাটা আমার ওয়াইফ এর ওর বয়স আটত্রিশ বছর সমস্যাটা হচ্ছে বেশ অনেকদিন ধরে এক দেড় বছর ধরে ওর মাজায় ব্যথা তো মাজার ব্যথার ব্যাপারে প্রথমে ওই হোমিওপ্যাথি ডাক্তারের দেখাইছিলাম সে কিছুদিন ওষুধ দিছিল পরে তার ওষুধে কাজ হয় না তো সর্বশেষ তার ওই এক ডাক্তারের পরামর্শ অনুযায়ী এমআরআই করা হয়েছে মাজায় ব্যথা থেকে পিঠে ব্যথা এবং পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা এমআরআই করার পরে দেখার পরে ডাক্তার সাহেব বলছে যে চার এবং পাঁচ নম্বর ডিস্কের ওখানে নাকি বাঁকা হয়ে গেছে আচ্ছা তো সে আপাতত বলছে পনেরো বিশ দিনের একটা ওষুধ দিচ্ছি তাতে যদি না কমে এবং তার ভিটামিন ডির নাকি খুব অভাব তো বলছে পরে পরবর্তীতে বলছে যে এটা না কমলে একটা সার্জারি করতে হবে এবং ওই ডিস্কটা বাঁকার জায়গায় হয়তো কিছুটা আংশিক ডিস্ক কেটে ওই ভ্যানগুলো ঠিক করতে হবে বা সুরা করতে হবে তো এই পর্যায়ে আমি আপনাদের পরামর্শ চাচ্ছি জি ধন্যবাদ আপনাকে ওনার পিএলআইডি বুঝেই যায় এল ফোর ফাইভ এ ডিক্স প্রলাপস কমন জিনিস তো প্রথমত ডাক্তার সাহেব যেটা বলছে আপনি সেটা ট্রাই করেন রেস্টে থাকুক উনি এর মধ্যে কোনো কাজ করা উচিত হবে না একেবারে কমপ্লিট শুয়ে থাকতে হবে বিছানায় টানা পনেরো দিন আর ওষুধ খাক এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন পিএলআইডির কিছু এক্সারসাইজ দেওয়া আছে বা কোমর ব্যথার অনেকগুলো এক্সারসাইজ যেটা যেটা ওনার দ্বারা করা সম্ভব শুয়ে শুয়ে দুই বেলা তিন বেলা সকাল দুপুর রাত তিন বেলা অন্তত করুক এক একটা এক্সারসাইজ ছয় সাতবার বা সর্বোচ্চ দশবার করে আর রেস্টে থাকুক আশা করি যদি এটা ইম্প্রুভ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে আর না হলে ডাক্তার সাহেব যেটা বলেছে হ্যাঁ সেটা হচ্ছে আসলে ফাইনাল সার্জারি কিন্তু তার আগে আরও নব্বই পার্সেন্ট চিকিৎসা বাকি আছে যেটা আমরা বলি কনজারভেটিভ রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট তো আপনাকে হয়তো রিহ্যাবিলিটেশন ফিজিও চিকিৎসা যেটা যেখানে কম্বিনেশন থেরাপি নেওয়া সম্ভব এই সকল হাসপাতালে বা সেন্টারে আপনাকে থেকে ওনাকে হয়তো ট্রিটমেন্টটা পাশাপাশি করতে হতে পারে দেন সেটা ফেল করলে আপনার অপারেশন তো আমার মনে হয় এইভাবে আপনি আগান আর প্রাইমারি ওষুধ খেয়ে ব্যায়াম করে অনেকে ইম্প্রুভ হয়ে যায় বা ভালো থাকে আর যা কিছুই হোক না কেন আপনার চিকিৎসা আমরা যে বললাম পদ্ধতিগুলো ঠিকই আছে এভাবেই আগাইতে হবে কিন্তু ওনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এটা সেটা অপারেশন করা লাগুক রিহা ফিজি হোক বা বর্তমানে যে অবস্থায় আছেন ওনাকে বসা শোয়া কাজকর্ম নিয়ম শৃঙ্খলা এগুলো কিন্তু আমার আমরা বারবার বলছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা এই যে টেলিভিশন আছে টিভিতে হতে বা অন্যান্য পত্রপত্রিকা আমরা লেখালেখি করছি যে বসার নিয়ম ভঙ্গি কাজ কাজের ধরন কিভাবে করবে ওনার কাজ আপনার কাজ এক না ভিন্ন রকম আরেকটা জিনিস ভালো জিনিস এটা আসছে যেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে এই রোগটা হয় নাই কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে অন্যান্য আরও রোগ হতে পারে তো ডি যেন ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে হয়তো ডি দিয়েছে উনি খাবে এবং এটাই ডিএ টেস্ট আমার মনে হয় বাংলাদেশের সবারই করা উচিত বাচ্চাদেরও করা উচিত বয়স্কদেরও ডি টেস্টটা করে দেখা উচিত এবং নিয়মিত ফলো আপ করা অন্তত ছয় মাস পর পর ডি টেস্ট করা এবং প্রয়োজনে ভিটামিন ডি ঘাটতি যদি আমরা সূর্যের আলো থেকে না পেতে পারি খাবার থেকে না পেতে পারি হয়তো সাপ্লিমেন্ট খেতে হতে পারে জি আশা করি আপনি এভাবে আগান ইনশাল্লাহ উনি আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আসবে আমরা কথা বলছিলাম যে আসলে আমাদের লাইফস্টাইলের সাথে তো এই ব্যথা খুবই সম্পর্ক যুক্ত বিশেষ করে যে ঘরে থাকলেই সে খুব ভালো থাকবে বাইরে খেলা খেলাধুলা করতে দেওয়ার দরকার নাই বিষয়টা কিন্তু তা না না আপনি যদি অন্য দিকও চিন্তা করেন ফিজিক্যাল কথা বাদ দেন একটা ছেলে যদি তার বিকাশ না ঘটে মা যদি মনে করে তার কাছে বাচ্চাটা রেখে দিলি বাচ্চাটা ভালো থাকলো অন্য খারাপ বন্ধুদের পাল্লায় পড়লো না বা বাচ্চা ক্ষতিগ্রস্ত হলো না তাহলে এই জীবনের মূল্য কি ও বড় হয়ে কি করবে ও তো ও তো কোনো পরিবেশ টিপ পেলো না ওকে তো ওর পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে হবে তাকে ফাইট করতে হবে তাকে একটা বিরূপ পরিবেশে তাকে যেতেই হতে পারে যে কোনো সময় তাহলে সে তো শিখলো না আর আমরা যদি বাবা মারা সেটাকে শিখতে না দিই হ্যাঁ, আমরাই রোগ তৈরি করে দিলাম আমরা তাকে আটকে রেখে বাসায় রেখে তাকে একটা ডিভাইস দিয়ে দিলাম খুব ভদ্র আমার লক্ষ্মী ছেলে ডিভাইস নিয়ে সারাদিন থাকলো তাকে আপনি মানসিক বিকাশও হতে দিলেন না শারীরিকভাবে তাকে পঙ্গু করে দিলাম তো এটা তো আসলে আমরাও ভুল করছি যারা গার্জিয়ান আছি তো আমাদেরও সচেতন হতে হবে আমাদের অন্তত বাচ্চাদের আমরা ট্রাই করব জি তাকে খেলতে দেওয়া পড়ালেখার পাশাপাশি অন্তত বিকাল বেলাটা হ্যাঁ এটা এতে এতে এতে সব দিক দিয়ে বিকাশ হবে বিকাশ তো আপনি শুধু ফিজিক্যাল বিকাশ না শারীরিক মানসিক একেবারে সব সামাজিক ধর্মীয় রাজনৈতিক মানে অল বিকাশ ছাড়া একটা মানুষ পরিপূর্ণ হবে না আপনার ইউ শুড নো আপনাকে জানতে হবে এখন জানতে গেলে ঘরের মার আচলে থাকলে জানা হবে না মাকে বাচ্চাকে বের করে দিতে হবে তাহলে সে জানবে এবং সে তখন ফিট টু ওয়ার্ক কাজের জন্য প্রস্তুতি হবে এবং সে যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারবে এবং যে কোনো পরিস্থিতিতে সে সমাজের সাথে সমাজের সাথে পরিবেশের সাথে বিরূপ পরিস্থিতিতে সে কাজ করতে পারবে আমি প্রায়ই রুগী পাই আমাদের মধ্যপ্রাচ্য পাশ্চাত্য পশ্চিমা দেশ থেকে আমাদের রুগীরা যারা বাংলাদেশি চলে আসে ইয়াং বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চলে আসছে কেন ভাই আমি কাজ করতে পারছি না স্যার কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ঘাড় ব্যথা কোমরে ডিক্স প্রলাপস ক্ষয় হয়ে গিয়েছে হ্যাঁ অনেক সমস্যা আমরা যখন হিস্ট্রি নেই দেখা গেল এই লোক বাংলাদেশে যে তার পনেরো বছর ২০ বছর ধরেন পঁচিশ বছর বা ৩০ বছরে সে বাইরে গেল বা ২০ বছরে গেল এই যে বিশটা বছর বাংলাদেশে ছিল সে মার ওই যে লক্ষ্মী ছেলে ছিল সে কোনো কাজ করত না কোনো ওয়ার্ক ছিল না তার কোনো মানে ফিজিক্যাল ওয়ার্ক ছিল না এবং সে কিভাবে কাজ করবে সেটাও সে জানে না এখন যে ছেলে কোনোদিন কৃষি কাজ করে নাই নাঙ্গল ধরে নাই বা কিছুই করে নাই তাকে আপনি মধ্যপ্রাচ্যে পাঠিয়ে কৃষি কাজ করতে দিলেন ওখানে সে কৃষি কাজ করতেছে তাহলে তো সে এক অভ্যস্ত না দুই হচ্ছে সে ফিজিক্যালি ফিট না সে জানে না কাজটা জানে না এবং একটা লোক যে ট্রেন্ড সে জানে সে যত টেকনিক্যালি কাজটা করবে যত সে শারীরিক মানসিক শ্রম ব্যয় কম হবে কিন্তু একটা আনট্রেন্ড পার্সনের কিন্তু অতিরিক্ত সবকিছু ব্যয় হবে তখন সে ফোর্স করে কাজ করার চেষ্টা করে আর আরেকটি বিষয় হচ্ছে সবসময় কিন্তু শক্তি প্রয়োগে কাজ হয় না সময় কৌশল প্রয়োগ করতে হয় অবশ্যই অবশ্যই কৌশলটি মেইনলি এখানে সেটাই মেইন আসলে সেই বিষয়গুলো না জেনে ট্রেন্ড না হয়ে গেলে এই প্রবলেমগুলো হয় আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আচ্ছা। ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি হ্যাঁ আমি ঢাকা থেকে বলছি দর্শক আপনি সমস্যার কথা বলুন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আমার নয় বছর আগে ডান পা মানে হ্যাঁ মানে আমি নয় বছর আগে খাট থেকে পড়ে যায় ডান পা ব্যথা পেয়েছিলাম পরে ডাক্তার দেখাইছি মানে একটাই করছি কোনো সমস্যায় উঠে নেই পরে কিছুদিন আস্তে আস্তে আস্তে আস্তে এমনি ডাক্তার ওষুধখানি দিয়েছে ভালো হয়েছে কিন্তু পাঁচ বছর পর আবার ওই ব্যথাটা আবার দেখা দিয়েছে আচ্ছা পরে আমি হ্যাঁ এটা কোথায় হয় ব্যথাটা ইয়ে কোথায় অর্থোপেডিক ডাক্তার দেখাইছি আচ্ছা ব্যথার জন্য মানে কোনো কিছু করতে পারি না হাঁটা চলা করতে পারি না পরে ডাক্তার কিছু বলছে যে আমার নাকি পায়ে মানে পাতের সমস্যা আছে ডান পা শুধু আর কোনোখানে না কোমরেও না শুধু ডান পায়ে এরপরে কিছুদিন ভালো ছিলাম ইদানিং আবার অনেক কষ্ট হয় হাতের পায়ে মানে ইয়ে পাই না জু পাই না ডান পায়ে হাতের ইয়ে পায়ের পাতায়ও না আচ্ছা বয়স কত আপনার মানে চৌত্রিশ চৌত্রিশ আপনি কি করেন গৃহিণী কোনো কিছুই করি না আচ্ছা গৃহিণী শুধু আচ্ছা আপনার ওই পায়ে শুধু পাটা পুরাটাই ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা আছে বা পায়ের পাতা গোড়ালিতে জোড়া আছে জোড়া জোড়া মাঝখানে মাঝে মধ্যে একটু কোমরের দিকে মাঝে মধ্যে রোগে এমন টান লাগে টান লাগে জি উঠতে বসতে হয় জি আমি বুঝতে পেরেছি বোন উত্তর দিচ্ছি ওনার পিএলআইডি যায় উনি টান লাগে এক পায়ে সমস্যা আপনি দ্রুত এমআরআই করেন করে ডাক্তার সাহেবের সাথে কথা বলেন যাকে দেখাচ্ছেন এমআরআই করলে সহজেই রোগটা পাওয়া যাবে এবং এটা যদিও পায়ের সমস্যা আপনার কথায় কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে কোমরে কোমর থেকেই পুরো পাটাতে প্রবলেম হচ্ছে ওই কোমরটা এমআরআই করলেই পাওয়া যাবে এবং এমআরআই অনুযায়ী আপনাকে হয়তো কনজারভেটিভ রিহা ফিজিও চিকিৎসা করতে হতে পারে থেকে হাসপাতালে থেকে বা এসে গিয়ে হোক বা অনেক সময় বেশি খারাপ হলে হয়তো সার্জারিতে আপনাকে যেতে হতে পারে কিন্তু আগে একটা এমআরআই করে দেখেন করলে রোগটা রোগটা ধরা খাবে এবং আপনি ওই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবেন আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমি প্রশ্নটি নিচ্ছি আচ্ছা। জীবন আরাফাত আচ্ছা, উনি আচ্ছা। লিখেছেন স্ট্রোক করেছিল এক বছর আগে বাম হাত প্যারালাইসিস হয়ে আছে এখন কি করবেন হ্যাঁ স্ট্রোক থেকে এটা কমন যেহেতু এক পাশ প্যারালাইসিস হয় কারো এক হাত এক পা কারো দুই হাত দুই এক হাত এক পা এবং এক সাইড বেশিরভাগ হয় বা অনেকের একটা হাত হতে পারে বা একটা পা হতে পারে তো আসলে এই রোগের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে রিহাফিজিও পুনর্বাসন ট্রিটমেন্ট কিছু ওষুধ হয়তো পাশাপাশি খেতে হতে পারে সেটা নিউরোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্টরা দিয়ে থাকেন বা কার্ডিওলজিস্টরা ওষুধগুলো কমন ওষুধ কারো প্রেশার থাকলে হাই প্রেশার থাকলে প্রেশারের ওষুধ খেতে হবে কারো ডায়াবেটিস থাকলে কন্ট্রোল রাখতে হবে কারো উচ্চ কোলেস্ট্রল বেশি থাকলে তার সেটার ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হবে এবং পাশাপাশি ব্লাড টেস্টগুলো মনিটর করতে হবে প্রতি তিন মাস পর পর দেখতে হবে কিন্তু মূল ট্রিটমেন্টই হচ্ছে এখন পুনর্বাসন রিহ্যাবিলিটেশন করতে হবে ওনাকে বলবো যে উনি একজন রিহা চিকিৎসক দেখিয়ে ওনার সরাসরি তত্ত্বাবধানে উনি নেক আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে কারো একটু সময় লাগে কেউ হয়তো পনেরো বিশ দিন ইম্প্রুভ হয় কারো হয়তো কয়েক মাস সময় লেগে যেতে পারে ইট ডিপেন্ডস অন বাট উনি লিখেছেন ওনার স্ট্রোক করেছিল এক বছর আগে তার মানে এক বছর ধরেই কিন্তু ওনার প্যারালাইসিস তো সেই ক্ষেত্রে কতটা সময় লাগতে পারে এটাও কোনো মানে স্পেসিফিকেশন নাই তবে আমি বলবো যত আর্লি আমরা রোগী হ্যাঁ আর্লি স্টার্ট করা যায় তত বেটার রেজাল্ট আসে এখন অনেকের দেখা যাবে যে আর্লি স্টার্ট uh, করলেও অনেকের একটু সময় বেশি লাগতে পারে অনেকের কম লাগতে পারে কারণ এরিয়া অফ এক্সটেন্ট যে কতটুকু এরিয়াতে তার ইঞ্জুরিটা আছে বা স্ট্রোকটা কত পরিমাণে বা কতটুকু ড্যামেজ হয়েছে নার্ভ টিস্যু ওই অনুযায়ী তার এটা ইম্প্রুভমেন্ট আসে তারপরে হচ্ছে রুগীর এইজ একটা ফ্যাক্টর থাকে বয়স এবং কোনো সেকেন্ডারি ডিফর্মিটি তৈরি হতে পারে অনেকের শোল্ডার সাবলাক্সড হয়ে যেতে পারে একটু পড়ে যেতে পারে আচ্ছা, হ্যাঁ হাটটা ফ্লেকশন কন্ট্রাকচার হয়ে যেতে পারে দীর্ঘদিন হয়তো রিহ্যাব না করতে করতে জানে না তো রুগী তখন আপনাকে আপনি যে তাকে এটা এটাকে নর্মাল আনার আনতে গেলে আপনাকে এট ফার্স্ট এটাকে আগে রিলিজ করতে হবে মাসেল তো টাইট এবং ডিফর্মড আগে ডিফর্মিটি কারেকশন করলে দেন আপনি হয়তো একটা ফাংশনাল এক্সারসাইজ করাতে পারবেন কিন্তু আদারওয়াইজ আপনি তাকে সেটা করা যাবে না তখন আবার এই এই কাজটা করতে সময় লাগে কয়েক মাস লেগে যেতে পারে বাট প্রত্যেকটা রুগী কিন্তু সুস্থ হয়ে যাবে বা ভালো হওয়ার দিকে চলে যাবে নিয়ার অ্যাবাউট খুব কাছাকাছি একটু সময় লাগে ধৈর্য ধরতে হয় কারো হয়তো আমরা এইসব রুগী কিছুদিন হাসপাতালে রাখি কাউকে এক মাস দুই মাস কাউকে পনেরো দিন তারপরে আবার আউটডোর থেরাপি দেওয়ার চেষ্টা করি যে আউটডোরে এসে এসে বা আমরা শিখিয়ে দিই বাসায় করতে থাকে আমরা আবার ফলো আপ করি জাস্ট টাচে থাকলে প্রত্যেকটা রুগী দেখা যাবে এই স্বাভাবিক জীবনে ফিরে আসে বা চলাফেরা করতে পারে বা হাটটা ফাংশনাল হয় ফাংশনাল খুবই ইম্পর্টেন্ট ফাংশনাল বলতে এরকম এই নয় যে হাত দিয়ে তাকে আবার সব খাবার খেয়ে ফেলতে পারে না বা অন্য একজনের হেল্প নিতে একটা হাগিং করতে একটা কিছু ধরতে গেল সে পারবে না ঠিক না তা আমরা কিছু ফাংশন তখন কিন্তু দ্রুত ফিরিয়ে আনা সম্ভব যেমন হয়তো জামা পরার ক্ষেত্রে সে হাতটা একটু রেইজ করতে পারলে তার জন্য সহজ হলো জামাটা পরতে আর যদি একেবারেই ফ্লাসিড বা পাওয়ার না থাকে তখন তো তার ওই কাজটা করতে কষ্ট তো এই জন্য আমরা বলি ফাংশনালি জিনিসগুলা প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আসতে থাকে একটার পর একটা আগে হয়তো সে গ্রস ফাংশনগুলো চলে আসে বড় ফাংশন তারপরে ফাইন আস্তে আস্তে ছোট ছোট ফাংশনগুলা ডেভেলপ করা যায় সেটা সময় লাগে অনেকের হয়তো কিছুটা রেজিডুয়াল ডিসেবিলিটি আজীবনী থেকে যেতে পারে আবার বাট সেটা টাইম বিং আবার আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আসে সবচেয়ে বড় কথা হলো সে যদি নিজের ব্যক্তিগত কাজগুলো নিজে করতে পারে সেটাও কিন্তু অনেক বড় পাওয়া হ্যাঁ, একেবারেই প্যারালাইজড হয়ে পড়ে আছে বা পড়ে থাকাটা আসলে অনেক বেশি কষ্ট হ্যাঁ অনেক কষ্ট যেমন যদি সে হাঁটা চলাফেরা একেবারেই বন্ধ থাকে হাঁটতে পারে না দাঁড়াতে পারে না এটা অবশ্যই এটা হচ্ছে এটা হচ্ছে সে আর একটু ফাইন মুভমেন্ট করতে পারলে আরো বেটার এটা হচ্ছে সে যদি কাজে আবার ফিরে যেতে পারে সেটা আরো বেটার এবং এটাও কিন্তু সম্ভব আগে যতটা মানুষ ভাবতো যে না প্যারালাইসিস হলে তো একবার পড়েই গেল সে আর মনে হয় উঠতে পারবে না কিন্তু আসলে এখন চিকিৎসা প্রপার চিকিৎসা নিলে সে অবশ্যই ভালো হয়ে উঠতে পারবে আমরা আরো কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আরেকটি বিরতির সময় হয়ে গিয়েছে আচ্ছা প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাড় ক্ষয় রোগে করণীয় প্রসঙ্গে স্টুডিও আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত একটা প্রশ্ন রেখেছেন আচ্ছা। রিফাত আলী খুলনা থেকে লিখেছেন তার মায়ের প্রসঙ্গে মায়ের কোমর ও হাঁটু ব্যথা বসলে উঠতে পারে না আয়ুর্বেদিক ঔষধ খাচ্ছে ভালো হচ্ছে না করণীয় কি আচ্ছা এই বয়সে সাধারণত যেটা ওনার কথা বোঝা যায় ওনার মা একটু বয়স হতে পারে কোমর এবং হাঁটু ব্যথা অস্টিওআর্থ্রাইটিস একেবারেই কমন যেটা আমরা হাড় ক্ষয়ের কথা বলছি আর আগে এই বয়সে যেটা হয় হাড়ের ডেন্সিটি যেটা ঘনত্ব আস্তে আস্তে কমে আসে হাড়গুলো অনেক সময় ভ্রঙ্গুর প্রবণতা হয়ে যেতে পারে একটু পড়ে গেলে হাড় ভেঙে যেতে পারে হ্যাঁ তো এই ক্ষেত্রে সাবধান হওয়া খুবই জরুরি আমরা এইসব রোগীদেরকে কিছু টেস্ট আছে যেমন বিএমডি টেস্ট তারপরে হচ্ছে আরও কিছু ব্লাড টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে এই জাতীয় কোনো রিক্স আছে কিনা এবং হিস্ট্রি নেওয়া রুগীর অন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা দীর্ঘমেয়াদী কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ এগুলো আমরা নিয়ে হিস্ট্রি পাশাপাশি উনি কী কী চিকিৎসা করেছে এবং রোগের পেইনের প্রকারভেদটা কি মানে কি টাইপের পেইন হচ্ছে এবং কিভাবে রেফার হয় কিনা বা মুভমেন্টে পেইন বাড়ে কিনা এগুলো আমরা পাশাপাশি দেখি এবং অন্য কোনো কোমরবিডিটিস পাশাপাশি আছে কিনা তো যা কিছুই হোক এই সকল রুগীকে আমরা যদি সঠিকভাবে রিহ্যাব চিকিৎসা করতে পারি রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে পারি তাহলে প্রত্যেক এই রুগীগুলো ইম্প্রুভ হয়ে যায় এবং প্রয়োজনে রুগীকে কিছু সাপ্লিমেন্ট দীর্ঘমেয়াদী খেতে হয় অস্টোপোরোসিস প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হয় কিছু চিকিৎসা পাশাপাশি করতে হয় কিছু এক্সারসাইজ দিয়ে দিতে হয় এবং এক্সারসাইজগুলো চলা নিয়মকানুন শিখিয়ে দেওয়া মাঝে মাঝে ব্যথায় গরম শেক দেওয়া যেমন গরম শেক ঠান্ডা শেক নিয়ে অনেকে প্রশ্ন করে যে স্যার গরম শেক দিলে কি আমার মনে হয় মাংসপেশি পুড়ে যাবে বা ভিতরে শেক দিলে কি আবার সব নষ্ট হয়ে যাবে কিনা এটা মানে এটা তো একটা সহনীয় মাত্রায় থাকতে হবে টেম্পারেচারটা কেমন হবে সে যতটুকু সহ্য করতে পারে এক্স্যাক্টলি কিন্তু রোগীদের ধারণা যে দীর্ঘমেয়াদী দিলে হয়তো সেটা নষ্ট হয়ে যেতে পারে অনেকের একটা ধারণা থাকতে আচ্ছা। পারে তো সাধারণত আমরা যারা দীর্ঘমেয়াদী যেমন ওনার মা যে রোগে বলছে এই সকল ক্রনিক ডিজিজে আমরা আর্থ্রাইটিস বা দীর্ঘমেয়াদী হাড় জোড়া রোগে আমরা কিন্তু গরম শেক দেওয়ার কথা বলে থাকি এবং সেটা আপনি বলছেন যে অবশ্যই সেটা সহনীয় মাত্রা মানে যে শেকটা ওনা উনি বুঝতে পারবে যে বার্ন হবে না পুড়ে হ্যাঁ। যাবে না ওই মাত্রা দিবে নিয়মিত দুবেলা দিতে পারে পাঁচ থেকে দশ পনেরো বিশ মিনিট করে দিতে পারে এতে কোনো ক্ষতি হবে না উল্টা উপকার হবে কারণ যখন গরম শেক দেওয়া হয় ওখানে লোকাল সার্কুলেশন বাড়ে রক্ত চলাচল ওখানটায় বাড়ে পাশাপাশি যে ওখানে যে পেইন সাবস্টেন্স থাকে এগুলো সার্কুলেশনে চলে যাবে মানে একদিক দিয়ে আপনার নতুন ব্লাড আসবে আর এখানে যে খারাপ জিনিসগুলো ছিল এগুলাকে ব্লাডে নিয়ে যাবে মানে পরিশুদ্ধ করার জন্য তো এইটা হয় তারপরে হচ্ছে পেইন গেট থিওরিতে আমরা যদি কোনো কম্প্রেশন গরম শেক দিই তখন পেইন পারসেপশনটা কমে আসে তখন রুগী আরাম বোধ করে মাসেল রিল্যাক্স হয় টেন্ডন ফাঁসাগুলো রিল্যাক্স হয় যদি কোনো অ্যাডহেসিভ স্ট্রাইক থাকে সেটা রিল্যাক্স হয় তো গরম শেক খুবই উপকারী এটা নিয়ে তো উরিড হওয়ার কোনো কারণ নেই এবং এটার এমন কোনো স্টাডি নাই যে দীর্ঘমেয়াদী গরম শেক দিলে বা কোন স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে এমন কিছু না এই বিষয়টি আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি আচ্ছা। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি বাড্ডা থেকে বিধান বলছি আমি আপনাদের নিয়মিত শ্রোতা জি আমার প্রশ্ন হলো আমার ওয়াইফের গত এক মাস আগে আপনার মেরুদণ্ডের আপনার এই যে আপনার ব্যথা করতো তো ব্যথা করার কারণে এটা আপনার ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখানোর পরে ব্যথার কিছু ওষুধ দিছে এরপরে উনি এক্সরে দিছে এক্সরেটা নর্মাল আসছে কিন্তু আপনার ওর ব্যথাটা এখন কম কিন্তু ওর মানে ও ব্যথাটা এখন পায়ের দিকে চলে গেছে পায়ের ওই যে মাছ বরাবর পিছনের সাইডে টান পড়ে এখন সে ব্যথাটা একটু কম কিন্তু সে পা দিতে গেলেই আপনার ব্যথা করতেছে হাঁটতে পারে না এমন অবস্থা আর হলো আরেকটা জিনিস হলো এর আমার মানে শাশুড়িরও এরকম আপনার পায়ে সমস্যা নিউরো নিউরোলজি যেটা ডাক্তার ওইটা দেখাছিলাম ওর রগেও এরকম সমস্যা ছিল তারপর যে কোনো উনি যদি আমার শাশুড়ি যদি কোনো বয়স হচ্ছে আপনার ষাট বছর উনি যদি কোনো রোজা থাকে রোজা থাকার দিন রাত্রিবেলায় এই ব্যথাটা হয় এটা ওটা ওনার রিলেটিভ আরেকজনের মেয়েরও এরকম হয় বোনের মেয়ের মানে এটা কি বংশগত কোনো সমস্যা কিনা আর এখন এটা পায়ের দিকে যে ছড়াই গেছে এটা কি জিনিসটা মানে বুঝতেছি না আর কি কি করা যায় স্যার জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার কথা ওনার ওনার শাশুড়ি ওনার ওয়াইফ এবং আরেকজনের রিলেটিভ একই টাইপের ওনাদের কমপ্লেন যে কোমর ব্যথা পায়ে ব্যথা যায় টেনে ধরে বংশগত কিনা সাধারণত পিএলআইডি বংশগত রোগ না সাধারণত পিএলআইডি বা ডিক্স প্রলাপস এটা একোয়ার্ড ডিজিজ মানে আমরা তৈরি করি নিজেরা রুগীরাই তৈরি করার এটা হতে পারে যে মানে ওনার বংশের বা ওনার আত্মীয়দের অনেকেরই একই সমস্যা হতে পারে তার মানে এই নয় যে তাদের থেকে একজন থেকে বা রিলেটেড এমন ব্যাপারটা হতে পারে যেহেতু ওনার আত্মীয় ছাড়া একই রকম রোগী বাংলাদেশে প্রায় কোটির উপরে রোগী আছে একই একই কমপ্লেন একই টাইপের তো ওনাদের সাথে ওনাদের কিন্তু আত্মীয়তার কোনো সম্পর্ক নেই এটা মূলত মহিলাদের কাজের কারণে হয় মোস্ট অফ দ্য কারণ যেহেতু ওনার শাশুড়িও মহিলা ওনার ওয়াইফও মহিলা কাজের কারণে পারিবারিক কাজ ধরেন নিচে বসে কাজ করা টুলে বা চেয়ারে নিচে বসে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা পারিবারিক কাজগুলা ঘর পরিষ্কার ঝাড়ু মহিলাদের পারিবারিক মেনটেনেন্স কাজ তো থাকে সবারই তো এই সকল কাজের থেকে সাধারণত এটা ডেভেলপ করে এবং দ্বিতীয়ত সেকেন্ডারিলি আর্থ্রাইটিস হয় বয়সজনিত ক্ষয় রোগ থেকে এটা ডেভেলপ করে তো ওনার আসলে বেসিক্যালি এমআরআই করে দেখতে হবে আপনার মিসেসকে এমআরআই করে দেখলে এটা পিএলআইডিস বা সায়াটিকা বলি এটা কয়েকটা নাম আছে অনেকে এটা নিয়ে কনফিউজ থাকেন আপনারা অনেকে বলে যে ডাক্তাররা এক এক ডাক্তার এক এক কথা বলে আসলে সব ডাক্তার একই কথা বলে হয়তো একটা একটা রোগের কয়েকটা নাম থাকে বা আমরা বুঝাতে গেলে আপনাদের বলি এটাকে আমরা অনেক সময় ডিক্স প্রলাপস বলি বা পিএলআইডি বলি বা স্লিপ ডিক্স বলি বা রোগে চাপ খেয়ে আছে বলতে পারে বা হাড় বেড়ে গিয়েছে বলতে পারে বা সায়াটিকা বলতে পারে বাট একই সমস্যা মানে একই রোগ তো এটা এমআরআই করলে খুব সহজেই পাওয়া যাবে ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে এটা আপনি কন্টিনিউ করেন ব্যথায় গরম শেক দিতে পারবেন ওনাকে একটু রেস্টে থাকতে বলেন দশ পনেরো দিন রেস্টে থেকে দেখেন না হলে হয়তো ওনাকে এমআরআই করে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হতে পারে এবং এই সংক্রান্ত যেহেতু আপনি আমাদের নিয়মিত দর্শক আপনি অবশ্যই অলরেডি বুঝতে পেরেছেন যে বসা শোয়া নিয়ে আমরা যে বারবার কথা বলছি কাজের ধরন নিয়ম কানুন এগুলো আপনার মিসেসকে একটু বুঝায় বলেন বা আমরা ব্যায়াম দিয়েছি দেখেন ব্যায়ামগুলো ওনাকে শিখান একটু ওনাকেও ট্রাই করতে বলেন একটু বুঝতে বলেন সমস্যাটা যেহেতু ওনার উনি তাহলে নিজের থেকেই সাবধান হতে পারবে এবং অনেকাংশে উনি সুস্থ থাকতে পারবে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে গরম সেক দেওয়া বা হট কম্প্রেশন যেটা বলে কোল্ড কম্প্রেশন এই ব্যাপারগুলো আছে কখন কোনটা আসলে দিতে হয় দীর্ঘমেয়াদী যে কোনো ব্যথা বেদনায় সেটা যদি এরকম হয় যে কোনো বড় কোনো সোয়েলিং নেই মানে ফুলে যায় নেই এবং আপনার ব্যথাটা অনেক অনেক মাস কয়েক মাস হয়েছে বা মোর দেন ন্যূনতম এক মাসের বেশি যদি হয় তখন আমরা গরম শেক দিতে বলি গরম শেকটা সবচেয়ে বেস্ট প্রেফারেবল আর ঠান্ডা শেকটা আমরা এক হচ্ছে নতুন যে মাত্র আঘাত পেয়েছে বা নতুন কোনো ব্যথা সে দিতে পারে আর কিছু ডিজিজ আছে যেগুলো আমরা ঠান্ডা শেক দিতে বলি স্পেশালি যেমন গাউট ইয়াথ্রাইটিস গাউট যেটা আমরা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার বেড়ে যায় হাইপার ইউরিসেমিয়া সেটার থেকে হতে পারে অথবা আমরা অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিস এই জাতীয় আর্থ্রাইটিসে যে এই আর্থ্রাইটিসে জোড়াগুলো ফুলে যায় গরম হয়ে যায় হ্যাঁ হট হয়ে যায় যখন হটনেস হয় তখন কিন্তু কোল্ড কম্প্রেশন বেস্ট বা ঠান্ডা শেকটা বেস্ট এবং গাউটি আর্থ্রাইটিসও সেম ওই জোড়াগুলো গরম হয়ে যায় তখন ওই ঠান্ডা ঠান্ডাটা বেস্ট আর কিছু রোগের ক্ষেত্রে গরম ঠান্ডা বোথ মানে আমরা দুইটাই একসাথে এটা আসলে অবস্থা বুঝে করতে হয় আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এসএটিভির দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ব্যথা নিরাময় কোনো অপচিকিৎসা নয় চাই বিজ্ঞান ভিত্তিক আধুনিক সুচিকিৎসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে